সালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরআনিক কন্ট্রাডিকশন বা কোরআনের স্ববিরোধিতা নিয়ে আজকের পার্টটি হলো ইন্টারনাল কন্ট্রাডিকশন বা অভ্যন্তরীণ স্ববিরোধিতা দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যাটি হলো ধরেন এটা খুবই simple logical explanation Brazil Brazil football টিমের এগারো জন প্লেয়ার শেষ দিকে একটা গোল হলো আপনি বললেন যে নেইমার গোলটি দিয়েছে আর একজন বলল যে ব্রাজিল টিম গোলটি দিয়েছে এই দুইটি কথার মধ্যে আপনি যদি বলেন না ব্রাজিল টিম গোল দেয় নেইমার দিয়েছে আরেকজন বললেন না নেইমার তো গোল দেয়নি ব্রাজিল টিমের হয়ে গোল দিয়েছে এই দুইটি কথা কখনোই স্ববিরোধী নয় বরং এটি আবারও কন্ট্রাডিস্টিংশন বা প্রভেদ প্রদর্শন হলো একই ঘটনাটি বিভিন্ন ধাপ বা বিভিন্ন স্তর হতে ব্যাখ্যা করে তাই এমন হতে পারে যে এই দুটি ঘটনা এক যদি আপনি ধরেও নেন যে আমরা তাদের কথা মেনেই নিই যে দুটি ঘটনা এক ছিল তবুও এটি কখনো স্ববিরোধী কোনো ঘটনা না কারণ এখানে একটি ঘটনাকে বিভিন্ন স্তর দ্বারা বা বিভিন্ন ধাপে বা বিভিন্ন স্তর থেকে ব্যাখ্যা করা হয়েছে অর্থাৎ আপনি যদি বলেন যে নেইমার নব্বই মিনিটে গোলটি করেছে আর আপনি যদি বলেন যে ব্রাজিল টিম গোলটি করেছে দুটি একই কথা এখন আমরা যদি তাদের অভিযোগ বা তাদের কথাটি মেনেই নিই যে কোরআনে ইসা সেই জন্মের সুসংবাদ সেই ঘটনা বা সেই ইভেন্ট একটা ইভেন্টকেই নির্দেশ করছিল বা সেই একই ঘটনাকেই দুইটাই সুরার অর্থাৎ সুরা আল ইমরান এবং সুরা মারিয়ামে নির্দেশ করছে অর্থাৎ দুটি আলাদা ঘটনা অর্থাৎ তাদের ব্যাখ্যা যদি আমরা মেনে নিই যে দুটি আলাদা ঘটনা না এবং দুটি সুরায় একই ঘটনাকেই নির্দেশ করা হচ্ছে তাও আমাদের কাছে লজিক্যাল এক্সপ্লেনেশন আছে এই যে যে হয়তো তার কাছে অনেকজন বা একাধিক ফ্রেস্তা এসেছেন কিন্তু তিনি একজনের সাথে কথা বলেছেন যেমন আমরা বললাম যে এগারো জনের একটি ফুটবল টিম ব্রাজিল তিন গোল দিয়েছে কিন্তু গোলটা দিয়েছে নেইমার অর্থাৎ আপনি এটা বলতে পারবেন যে তিনি কথা হয়তো তার কাছে এসেছিল একাধিক ফেরেস্তা তার কাছে সেই ইসা আলাহিসাল্লামের জন্মের সুসংবাদ নিয়ে কিন্তু তিনি কথা বলেছিলেন একজনের সাথে এটাও খুব সিম্পল একটা লজিক্যাল এক্সপ্লেনেশন যেটা তাদের অভিযোগকে ধ্বংস করে দেয় তাহলে আমরা দেখতে যে তাদের অভিযোগ সমূহ এবং তাদের প্রশ্ন সমূহ কতটা কর এবং কতটা ভিত্তিহীন তাই আমরা এই দুটি ব্যাখ্যাই জানলাম তবে প্রথম ব্যাখ্যাটি অ্যারাবিক লিটারেচারের ইন্টারপ্রিটেশন দ্বারা এটি স্বতসিদ্ধ লিসান আল অ্যারাব আপনি যদি যেমন মারিয়াম ওয়েস্টারকে অনেকে ইংলিশ একটা স্ট্যান্ডার্ড ডিকশনারি মানে অ্যারাবিকের ক্ষেত্রেও আছে অ্যারাবিক বা আরবি ভাষা ইংরেজি ভাষা থেকে আমার মতে সাত থেকে আট গুণ বেশি জটিল আপনি যদি অ্যারাবিকের কোনো ওয়ার্ড বা কোনো শব্দের যত যত রকমের বাহ্যিক অর্থ বা অর্থের মাত্রা সব যদি বিবেচনা না করে আপনি একটি কমেন্ট বা মন্তব্য করে বসেন তাহলে সেটি সম্পূর্ণ ভুল হবে আপনারা দেখলেন যে এখানে মোট দুটি শব্দ ইউবা শিরুকা এবং আহাবা এলাকা এই দুটি শব্দ দ্বারা কিভাবে দুটি কাল বা দুটি টেন্সকে নির্দেশ করা হয় যেটি দুটি আলাদা ঘটনা বা ঘটনা কালকে নির্দেশ করে তাই পরবর্তীতে যদি তাদের কোনো অভিযোগ করতেই হয় তারা যেন অ্যারাবিক গ্রামার বা কোরআনের ব্যাকরণ এর প্রাথমিক বা খুব বেসিক কোর্স যেন তারা করে আসে কিংবা তারা যেন কোরআনের কোনো আরবি শব্দ ব্যবহার করা হয়েছে বা কোন কনটেক্সট ব্যবহার করা হয়েছে তারা যেন সেটি বিবেচনা করি তাদের প্রশ্ন সমূহ তোলেন এটি তাদের কাছে আমার একটি আশা যদিও এটা বলতে পারেন ব্যর্থ আশা আপনারা আপনারা সুস্থ এবং সুন্দর মনে কোরআন পড়ার চেষ্টা করবেন এবং কোরআনের নূরকে আগলে রেখে সাথে থাকবেন আমাদের সাথে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম